বইকথার এবারের আয়োজনে আমাদের সাথে আছেন লেখক ও অধ্যাপক নইম শামীম খান স্যার কেমন আছেন হ্যাঁ ভালো আছি এবারের বইমেলায় আপনার কি বই এসেছে আমার এবারে একটি কাব্যগ্রন্থ এসেছে পবিত্রের জন্য আমি আচ্ছা। বইটা সম্পর্কে যদি কিছু বলতাম বইটি কবিতার বই আর কবিতা হচ্ছে চিত্তের ব্যাপার আমাদের কথা চিন্তা চেতনা থেকে যে পরিশুদ্ধভাবে মানব কল্যাণের জন্যে সমাজের জন্যে অথবা আত্মশুদ্ধির জন্যে যে কথাগুলো আমরা সাবলীলভাবে বলার চেষ্টা করি শৈল্পিক প্রক্রিয়ায় আমাদের যে মনোভাব প্রকাশ পায় সেটাই মূলত কাব্যের উপাদান তাই আমি এই বইটিতে আমাদের প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছি প্রেমের মাহাত্ম আমাদের হতদরিদ্র মানুষের মধ্যে যে মনের একটা বিশাল অবস্থা আছে বিরাজ করছে দীনতা যে মানুষকে মানসিকভাবে দন্য করে না সেই বিষয়গুলো এ বইতে আলোকপাত করা হয়েছে কতগুলো কবিতা আছে এই বইতে এই বইটিতে উনত্রিশটা কবিতা আছে ইবিএনের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ